চুল রাখিয়া নাতি হাতে ঘুরে বাবাই লেংটি পরিয়া আবার ভক্ত বিন্দু লয়া বাবাই কলকিতানে ভক্ত বিন্দু লয়া বাবাই কলকিতানে লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে ওরে বাবার মনে ফুর্তি হয় ভারী ভক্ত রূপে পাই করে অতি লেনা দেনা করে বাবাই অতি লোকে বলে বাবাই নাকি সব জানে লোকে বলে বাবাই নাকি সব যত ধান্দা ফিকিরি আসলে বাবাই আমার পকের পূজারি ওরে বাবার যত ধান্দা ফিকিরি আসলে বাবাই আমার পকের পূজারি ওরে আকাশ দেওয়ানে বাবার লোকে বলে বাবা নাকি